আমরা গত ক্লাসে এই জায়গায় ছিলাম আমরা এতটুকু সেট আপ করে ফেলছিলাম আজকে আমরা দেখব হোম থেকে কিভাবে আপনারা এরকম ডিজাইন মানে একটা ডিজাইন একটা লঘু একটা হচ্ছে কভার মানে তৈরি করতে পারেন সেটা দেখাবো যেহেতু আমরা চাচ্ছি না যে ল্যাপটপ তো করবেন কারণ ল্যাপটপ তো আপনি করতে পারবেন বা সফটওয়্যার আছে এখানে কিভাবে ব্যানার তৈরি করতে হয় আমাদের ভিডিও আছে ওগুলো দেখে আপনারা করে ফেলতে পারবেন আশা করি কিন্তু যেহেতু আমরা এটা চাচ্ছি যে সবাই যেন করতে পারে একদম মোবাইল দিয়ে যেন খুব ভালো স্মার্ট একটা ডিজাইন করতে পারে সেই ডিজাইনটা আজকে আমরা দেখাবো কারণ আমরা চাই যে মোবাইল ইউজারটাও যেন এই কাজটা করতে পারে তো আমি এটা মিনিমাইজ করে আমি স্ক্রিনটা শেয়ার করি আমার ফোন থেকে আমি চাচ্ছি যে আমি ফোন থেকে বাকি কাজগুলো করে ফেলবো আজকে সেটার জন্য তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনে ওকে স্ট্যাটিস্টিক শেয়ার এটা হচ্ছে আমার স্ক্রিন প্রথমে যেহেতু আমাদের আজকে লাগবে হচ্ছে একটা লোগো লোগো তৈরি করার জন্য আমি একটা সফটওয়্যার বা একটা অ্যাপস ইউজ করি সবসময় নাম হচ্ছে এই অ্যাপসটার নাম লোগো মেকার আপনারা যদি প্লে স্টোরে যান আমি যদি প্লে স্টোরে যাই আপনাদেরকে দেখানোর জন্য প্লে স্টোরে যাই লোগো মেকার লেখে সার্চ করলেই আপনারা এই তিন নাম্বার অ্যাপস এই এই অ্যাপসটা পেয়ে যাবেন লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এই অ্যাপসটা পেয়ে যাবেন এটা দিয়ে করে ফেলতে পারবেন তো আমি যেহেতু আমার এই অ্যাপসটা মানে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে ফেলি তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এই অ্যাপ থেকে আমরা খুব অ্যাট্রাকটিভ খুবই মানে খুবই প্রফেশনাল লোগো কিন্তু আমরা এখান থেকে বানিয়ে ফেলতে পারবো খুব ইজি বা যেহেতু আমার একটা এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড আমি আদার্স অন্য কোনো না দেখে আমি শুধু ফ্যাশনে চলে যাই ফ্যাশনে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু মেয়েদের মানে মেয়েরা তো ফ্যাশন পছন্দ করে দেখেন মেয়েদের অনেক সুন্দর সুন্দর লুকিং ভালো ভালো লুকিং এর কিন্তু ই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে ডিজাইন পাওয়া যাচ্ছে তো আমরা দেখি কোনটা পছন্দ হয় আমার দেখি আমি একদম নিচে চলে যাই নিচে থেকে দেখেন এখানে যতগুলো আছে সবগুলোই খুবই ভালো খুবই অ্যাট্রাকটিভ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু কপিরাইট নাই ঠিক আছে আপনি ইউজ করতে পারেন খুবই যেভাবে আপনি চাইলে আলাদাভাবে একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন আপনার যদি মনে হয় যে কাস্টমাইজেশন করার তাহলে আপনি কাস্টমাইজেশন করে নেবেন আর যদি মনে হয় যে কাস্টমাইজেশন করার দরকার নাই সমস্যা নয় না করলে কোনো কিছু যায় আসে না যেহেতু আমরা নামটা ডিজাইনটা চেঞ্জ করবো আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার পেমেন্ট করতে হবে না আর এটার মধ্যে রেডিমেড ডিজাইন আমরা পেয়ে যাব তো আমি একটু চেক করি দেখেন সবগুলো লোকই কিন্তু খুবই সুন্দর সুন্দর তো দেখি কোনটাতে ভালো লাগে আর কি কোম্পানি লোগো অনেক দূর চলে আসছে সবগুলো পছন্দ হয় আমি চাচ্ছি যে আমার যেহেতু ফ্যাশন আয়ো আয়ো তো আমি দেখি এরকম কোনো ই পাই কিনা আমি ফ্যাশন আয়ো এখানে কিন্তু লোকর কোনো শেষ নাই আমার এই লোগোটাও ভালো লাগে এই লোগোটাও ভালো লাগে তো কোনটা নেওয়া যায় তো আমি শ্রাবণ আসো দেখো তো এইখানকার কোনটা পছন্দ হয় তোমাদের এই তিনটে এই চারটার ভিতরে ফ্যাশন একটা মেয়ের ছবি আছে এই যেটা আমি যেখানে ই করে রাখছি এই fashion your slogan fashion art shop fashion beauty friend tent দেখো কোনটা ভালো লাগে আনমিউট করো হ্যাঁ রাজু ভাই হ্যাঁ কোনটা ভালো লাগে এক নাম্বারটাই তো ভালো লাগতেছে আমার কাছে এটা না ওকে আমি ক্যাপটেকটা ইনস্টল করে ফেলি ওকে অ্যাড আসবে যেহেতু এটা ফ্রি সফটওয়্যার অ্যাড আসবে কিছু করার নাই আমি এখানে দিয়ে দিয়ে হচ্ছে আমাদের যেহেতু আমরা একটা পেজ খুলছি নাম হচ্ছে ফ্যাশন ওকে আমি ফ্যাশনটা দিয়ে ফেলি fashion F S H I O N fashion ফ্যাশনটা অ্যাড করে ফেললাম লাস্টে আমি আইওটা অ্যাড করে দিই Ayo. তো এটা যদি বড় হইতো ভালো লাগতো ফ্যাশন আয়ো তো ফ্যাশন আয়োটার আইটা কেটে ফেলি আমি কারণ একটু অ্যাট্রাকটিভ করি কারণ আয়োটা দিয়ে আমি বুঝাইলাম ওই মেয়েটাকে আয়ো তো মোটামুটি চলবে আমার ডিজাইনটা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম রেডিমেড আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে হ্যাঁ, দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড বাড়ি নিয়ে আসতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এখানে সব ধরনের সিস্টেম আছে তো আমি চাচ্ছি না কোনো কিছু চেঞ্জ করতে আমার এরকমই ভালো লাগতেছে তো আমি এটাই আমি সম্পূর্ণটুক কপি করে এবার সেভ এই যে দেখেন একটা সেভ বাটন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করে এখান থেকে লোগো পিএনজি উপরেরটা আপনি ডাউনলোড করবেন তো একটা অ্যাড লোড হবে কিছুক্ষণের মধ্যে ওকে অ্যাডটা লোড হইলে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে ওকে আমরা যদি ডাউনলোড করে ফেলে দেখি আমাদের ডাউনলোড হয়েছে কিনা একদম সিম্পল ঠিক আছে যা যে কেউ এটা করতে পারবে একদম ইজি ঠিক আছে সেজন্য আমি দেখাতেছি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা ফোন দিয়ে করে ফেলেন এই কাজটা অত ভালো ডিজাইনের দরকার নাই একটা লোগো বানাইতে গেলে আপনার মিনিমাম পাঁচশো এক হাজার টাকা দিতে হবে তার থেকে আপনি অনেক সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারবেন এখান থেকে তো আমার ডিজাইনটা হয়ে গেছে আমি চাচ্ছি যে এই লোগোটা আমি আমার ফোনের ভিতরে নিয়ে রাখি যেহেতু আমাদের কাজ করতে হবে ওকে শেয়ার দিকে ওকে আমি এটা দিয়ে ফেলি এখান থেকে আমার ফোনে পাঠিয়ে দিই ওকে সেন্ট তো এখন আমরা যেহেতু একটা লোগো বানায় ফেললাম এবার আমি চাচ্ছি যে একটা কভার বানাইতে হবে মানে সুন্দর একটা কভার যেন থাকে দেখতে যেন ভালো লাগে আর কি সেই কভারটা আমরা বানাবো হচ্ছে আপনারা একটা এখানে দেখবেন লেখা আছে ব্যান্ড মেকার আমরা প্লে স্টোরে আবার যাব যাই একটা অ্যাপস নামাবেন যদি না পান গুগল থেকে ব্যান্ড ব্র্যান্ড মেকার লিখে সার্চ করবেন পেয়ে যাবেন একটা অ্যাপস এটা দিয়ে আপনি সুন্দর সুন্দর এই অ্যাপসটা আপনি সুন্দর সুন্দর আর এটা আমার একটা পেড ভার্সন তো আমার টাকাতে কিনতে হবে না সবগুলো আমার কাছে ফ্রি যদি কারো লাগে বলে নিতে পারেন তো এটা আপনারা ইনস্টল করে ফেলবেন আমার যদি ইনস্টল করা আমি ওপেন করে ফেলি এখান থেকে আমি চাচ্ছি রেডিমেড একটা ডিজাইন যেন আমি পাই ফেসবুক কভার দেওয়ার জন্য তো এটা আমরা করে ফেলি ওকে ফেসবুক কভার এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি মানে অ্যাপস গুলো ইনস্টল করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এগুলো কি একটা ডিনামাইট একটা করে অ্যাপস তো আমি চাচ্ছি না ইমেল হেডার লাগুক আমি চাচ্ছি যে Facebook cover okay Facebook cover আমি ই করে ফেলি এখান থেকে ভিউ করে ফেলি যতগুলো আছে সবগুলো দেখার জন্য দেখেন এখানে অভাব না আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন আমার এত সময় নাই যে কাস্টমাইজেশন করব দেখেন এগুলা দিয়ে কিন্তু বাইরে থেকে আপনি সবকিছু আনতে পারবেন ডিজাইন গুলা দেখে নিয়ে আপনি তৈরি করতে পারবেন একদম সিম্পল যে কারো একটা পেজ তৈরি করে দিতে পারবেন নিজেই নিজে তৈরি করে কিন্তু তার কাছ থেকে টাকা টাকা নিতে পারবেন যদি সেট আপটা যদি ভালোভাবে বুঝতে পারেন দেখেন অভাব নাই ব্যানারে আর সবগুলো কিন্তু ফ্রি ঠিক আছে আমরা একটু নিচের দিকে যাই আমার বিউটি লাগবে দেখি এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সব সব ধরনের ব্যানার আছে Facebook cover Facebook group cover না আমাদের দরকার হচ্ছে Facebook cover page cover okay page কভারে যাই মারাত্মক মারাত্মক ডিজাইন পূর্ণ নেওয়া যায় চিনতে আছি সব করে তো ভালো লাগে ফোরটিন এই যে ফ্যাশনের একটা আছে এটা অবশ্য ভালোই লাগতেছে দেখি এর থেকে ভালো পাই কিনা ফ্যাশন টিপ এটা লাগবে না আমাদের ওকে এটাও নিতে পারি দেখি আরো কোনো ভালো কিছু পাই কিনা ওকে এটা আমার কাছে ভালো লাগতেছে তো এটা আমি ই করে ফেলি এর ডিজাইনটা আমি শুধু নামটা চেঞ্জ করব লোগোটা লাগবে না আমাদের এখানে থাকলেও কিছু যায় আসে না তো আমি চাচ্ছি যে নামটা এখান থেকে চেঞ্জ করতে collection from famous design famous collection from famous product এখানে প্রোডাক্ট দিয়ে দিই text product collection from famous product. আর এখানে দিয়ে দি হচ্ছে নিউ এখানে দিয়ে দি হচ্ছে ফ্যাশন ফ্যাশন আয়ো আমাদের কোম্পানির নামটাই দিয়ে দিই নিচে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাশন আয়ো দিয়ে ঠিক মার্ক দিয়ে দিলাম মোটামুটি ডিজাইনটা চলে আসছে ওকে ওয়েবসাইট যেহেতু নাই ওয়েবসাইটটা আপাতত নাই এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব এটা দেখি একটু উপরে তুলে দেই এটা একটু এখানে ডাবল ক্লিক করবো আমি দেখি সিলেক্ট হয় কিনা রেখে এখানে আমি দিয়ে দিলাম দেখি এলিমেন্টরে যাইতে হবে দেখি এলিমেন্টর শেপ ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে যাই যাই লিখি ফোন নাম্বার সার্চ করার অপশন আছে কিনা ফ্যাশন তো থ্রি ডি অনেক কিছু মোবাইল ওকে আমাদের নেট এমডিতে স্লো ওকে বাদ তো পরিশ্রম করার দরকার নাই একটা টেক্সট ডুপ্লিকেট করি দেখি ডুপ্লিকেট করে ফোন নাম্বারের জন্য রাখি কারণ আমাদের ফোন নাম্বার দিয়ে দিব হচ্ছে এটা আমি একটা ফোন নাম্বার দিই আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান যেহেতু বাইরের থেকেও আমাদের কাস্টমার আসবে কানটি কোডটা ইউজ করি zero eight eight zero one seven six four six nine zero one nine one এটা হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের সাথে যোগাযোগ করতে গেলে এখানে best best service best service get এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটা জিনিস লিখি এখানে লেখা যায় হচ্ছে গেট get এখানে গেট সার্ভিস দিয়ে আমি দিয়ে দিলাম তার মানে সেরা সার্ভিস এখানে এটা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি ডিজাইন আমার একটা হয়ে গেছে রেডিমেড এবার আমি সেভ করে ফেলে নাম্বারটা ঠিকঠাক জায়গায় বসে ওকে নাম্বারটা বসা শেষ সেভ করে ফেলবো এইটুক কাজ কিন্তু যে কেউ করতে পারবেন এসডি এসডি দিয়ে দিলাম আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে আই থিঙ্ক আমি একটু দেখি ডাউনলোড হয়েছে কিনা আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই অল পিকচারে চলে যাই হ্যাঁ আমাদের ডাউনলোডটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর পিকচার এটাও আমি ফেসবুকে আমার মেন জায়গায় দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে এরকম একটা ডিজাইন করে ফেলতে পারবেন ইজি ভাবে তো আমি যেহেতু করে ফেলছি আপনারাও পারবেন আমি কিন্তু খুব একটা কাজ করি না এটা দিয়ে শ্রাবণ হ্যাঁ। করতে পারবো না একদম ইজি সিস্টেম হ্যাঁ হ্যাঁ খুবই সহজ ওকে আমি দিয়ে ফেললাম তাহলে আমি আমার স্ক্রিন টেস্ট অফ করে দেই আমি স্ক্রিন টেস্ট অফ করে ফেলি স্টপ স্ক্রিন ওকে আমাদের আমরা স্ক্রিন স্টপ করে ফেলছি এখন এটা হচ্ছে আমাদের পেজ একটা ক্লায়েন্ট এবার এসএমএস করতেছে এটা আমাদের পেজ আমরা বাকি কাজগুলো এখন সেট আপ করবো একটা একটা করে তো যাই হোক এক সেকেন্ড আমার একটু হ্যাঁ, বাকি কাজগুলো সেট করার জন্য আমরা যেহেতু লোগো লাগবে একটা ব্যানার লাগবে আমরা প্রথমে লোগোটা দিয়ে ফেলি এখানে ক্লিক করব লোগোতে ক্লিক করে এখানে ইডিট প্রোফাইলে ক্লিক করব আপলোডে ইমেজ করব আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা লোগোটা ডাউনলোড করা আছে সেটা নিয়ে নিব তো আমার কম্পিউটার থেকে এই লোগোটা ডাউনলোড করা আছে মোটামুটি মাছ বরাবর আমি দিব যাতে দেখতে ভালো লাগে সবার কাছে তো এটা মাঝ বরাবরই থাক ওকে ফ্যাশন দিয়ে দিয়ে সেভ করে দিলাম এটা সেভ হচ্ছে এখন তো এটা সেভ করার পর আমরা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব ইডিটে ইডিট থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে ইমেজটা দিয়ে দিব কভারটা আমরা যে কভারটা ডাউনলোড করে ফেলছি সেই কভারটা এখানে দিয়ে ফেলবো তো আমাদের আপলোড হচ্ছে কিছুটা সময় লাগবেই তো আমাদের এখান থেকে কিছুটা সিলেক্ট করতে বলতেছে ওকে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করব সেভ অ্যান্ড সেভ চেঞ্জ করে ফেলি সেভ চেঞ্জ করে ফেলছি আমাদের দেখেন ডিজাইনটা মোটামুটি একটা বেস্ট একটা লুক আসছে এই পেজটার আপনারা যদি দেখেন এরকম করে কিন্তু আপনারা বেস্ট একটা লুক দিতে পারবেন খুব ইজিভাবে তো আমি দেখেন খুব একটা কষ্টই করলাম না জাস্ট ফোন দিয়ে কপি বেস্ট করলাম তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে তো এবার যদি আমরা আমাদের দুইটাই হয়ে গেছে এবার আমরা এখান থেকে মানে ফেস্ট করি পেস্ট করার পর ওকে এবার কিছু কাজ আছে এখানে এসিওর বিষয় আছে অপটিমাইজেশনের বিষয় আছে অনেক কিছু আছে তার আগে আমরা বেসিক কিছু কাজ করে ফেলবো যেমন এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা একটা ইউজার নেম দিব যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে ফ্যাশন আয়ো তো আমি ফ্যাশন আয়োই দিয়ে দিলাম দেখি আসে কিনা স্পেস যেহেতু হবে না ইউজার নেমের মধ্যে তো আমি এটাই দিয়ে দিলাম দেখি নাই কিনা বলতেছে অলরেডি টেকেন মানে অন্য কেউ ইউজ করে ফেলছে দেখি এটা দিলে হয় কিনা এটা তো হবে না is not allow fashion I O BD okay এটা নিয়ে নিচ্ছে আমরা এটা ক্রিয়েট করে ফেললাম একটা ইউজার নেম তো এবার আমাদের ইউজার নেম ডান হয়ে গেছে তো দেখেন এখানে একটা ইউজার নেম পেয়েছে এই ইউজার নেমের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে খুঁজে পাবে ঠিক আছে তো আমরা একটু রিপ্লেস করি দেখি ভিউ থেকে কীরকম দেখা যায় দেখেন আমাদের একটা ইউজার নেম হলো ফ্যাশন আইও বিডি ঠিক আছে একটা মোটামুটি একটা ডিজাইন একটা করে ফেলছি এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড এ বাটন বাটনটা ক্লিক করেন অ্যাড এ বাটন তো আমরা বেসিক একদম বেসিক সেট আপটা দেখবো তারপরে আমরা অন্য সেট চলে যাব তো দেখার পরে এখানে আপনি কি বাটন দেবেন অবশ্যই আমাদের যেটা এটা হবে মেসেজ নাও বাটন আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটা সেট করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপ যদি এখানে ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্ট করে ফেলতে পারেন আমরা চাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে কানেক্ট হবে অথবা কল নাও বাটন সিলেক্ট করতে পারেন যদি কল নাও দেওয়ার অপশন থাকে যেহেতু আমাদের এটা সব রিলেটেড আমরা এই দুইটার একটা সিলেক্ট করতে পারি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে মেবি মেসেজ অথবা কল নাও তিনটার একটা সিলেক্ট করতে পারি আমি মেসেজটা সিলেক্ট করে ফেলি এখানে দেখেন যদি আমরা মেসেজটা এটাতে বলা হয় চ্যাটবট এখানে প্রথম কি নাম থাকবে এবার আমরা যদি ফার্স্ট টাইম এটা আমরা ভিতর থেকে করতে পারি বাইর থেকে করতে পারি ধরেন প্রথমে কি যে কেউ স্টার্ট করতে পারবে ওখানে এখানে আমরা একটা এস এম এস দিতে পারি স্বাগতম ফ্যাশন আয়ো ডট মানে ফ্যাশন আয়ো শপে আপনাকে স্বাগত এখানে দিয়ে তারপরে একটা মেসেজ দিতে পারি এখানে যেরকম বাইটে ফুল আছে এগুলো আমরা নেক্সট টাইমে দেখব তো আপাতত এটা সেভই থাক সেভ করে ফেলি তো এখন একটা বাটন আসছে আমরা যদি পিভিউ দেখি পিভিউ অপশনটা দেখা যাবে আমরা করি কি এই লিঙ্কটা কপি করে ফেলি কপি করে এবার আমরা থ্রি ডট মেনুতে চলে যাব আমরা এখান থেকে দেখবো যে আমাদের ফেসটা কীরকম হয়েছে যে কাজ করে কিনা দেখেন আমাদের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে তো এখানে আরও বাকি অনেক কাজ আছে সেট আপ আছে এসিও আছে অপটিমাইজেশন আছে তো ওগুলা করবো আমরা নেক্সট ক্লাসে আজকের মতো এই জায়গায় থাকবো আমরা দেখেন এস এম আমরা ক্লিক করলে কিন্তু S M S log in করতে বলতেছে কাজ শুরু হয়ে যাবে এখানে আমরা চ্যাটবট কিভাবে সিলেক্ট করতে পারি এখানে ম্যাপ ম্যাপ দেখাবো এই ট্যাবগুলো আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো চাইলে অন্য ট্যাবগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবো আরও আদার্স অনেক কাজগুলো আছে সেইগুলো আমরা করে ফেলতে পারবো এই এই ক্লা আমাদের এই ক্লাসের ভিতরে আপনারা দেখতে পারেন পেজে কিভাবে সঠিক পন্থাতে লাইক বাড়ানো যায় সেটাও আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো একদম সব কিছু দেখানো হবে একটা ই কমার্স বা আপনার একটা বিজনেস স্টার্ট করতে গেলে কি কি লাগে সব এখানে আপনারা পাবেন তো যাই হোক আজকের মতো আমরা এখানে শেষ করবে